অপূর্ব সুন্দর এই পৃথিবীর বুকে মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তালা প্রেরণ করলেন আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করার পরেও মহান আল্লাহ তালা যখন মানুষকে ঘোষণা করলেন তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব তখন মানুষের উদ্দেশ্য করে মহান আল্লাহ তালা বলেছিল হে মানব জাতি তুমি একে অপরকে সাহায্য সহযোগিতা করবে গরিবের পাশে দাঁড়াবে এবং তাদের মুখে দুমুটো অনাহারে যারা ছিল অন্ন তুলে দেবে এবং গরিব ও মনুষ্য রোগী যারা আছে তাদের পাশে দাঁড়াতে বলেছেন সেই জন্যই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমরা শ্রেষ্ঠ মানব হিসাবে গণ্য করে থাকি আর তেমনি একজন ভিক্ষা করার পরেও তার উদারতা দেখে আমার মনটা ভরে যায় তাই ভিডিও করতে বাধ্য হলাম দুঃখিনী মায়ের এই ভিক্ষা করার পরেও পর উপকারে লিপ্ত এবং মন উদারতা দেখে আমার মনটা ভরে যায় ভিডিওটা পুরোটা দেখতে থাকবে কি কি আছে ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে কি কি আছে হ্যাঁ? চাউল সারাদিনে কয় টাকা কামাচ্ছি এখানে থাকেন কোন জায়গায় দূরে মানে কোন এলাকায় তো আপনার ছেলে যখন শ্বশুর বাড়িতে থাকে তো আপনার এই যে এই অবস্থায় হ্যাঁ? এটা আপনার ছেলের আপনার ছেলের মানে খারাপ লাগে না হ্যাঁ? খারাপ লাগে আমি চাকরি না একটা ফ্যাক্টরিতে চাকরি তো আমাকে যে চা খাওয়াইতে চাইলেন এটা কি উদ্দেশ্য করে আমাকে একটা চা খাওয়াইতে হ্যাঁ আমি এটা খেয়াল করছি যে আপনি আমি আপনাকে ফলো করলাম আপনি আমার মার বয়সী আমার মার থেকেও বেশি বয়স আপনার তারপরে দেখা যেতে যে হ্যাঁ এই এই পেশাটা কি আপনার ভালো লাগে শ্বশুরবাড়িতে যাবো কে আপনার কুলার এমন বুদ্ধি দেবেন যে বাবা আমরা যে কোনো মুহূর্তে কাজ করে একটা রুম ভাড়া নিয়ে তারপরে থাকবো ওই জায়গার ভিতরে বাপ মা মা বাপ এক জায়গায় থাকতো থাকে না নাকি আপনাকে দেখতেই পারে না কিছু কিছু ছেলে মেয়ে আছে ওই মা বাপ দেখতে পারে না সেই ক্ষেত্রে আর কি আমি আপনার জিজ্ঞাসা করলাম এরকম কি ঠিক আছে বিষয়টা হচ্ছে অন্যরকম যে মা কখনোই সন্তানের উপরে এই ধরনের কথা বলে না কিন্তু তাদের চেহারা এবং সব কিছু দেখে অনুভব করা যায় যে তারা কতটুকু সুখে আছে কতটুকু ভালো আছে হ্যাঁ হ্যাঁ সহ্য করে বসেন বসেন আপনি কই যান ওটা বসেন একশো বিশ টাকা তো রুম ভাড়া দেন কত ওই জায়গায় আমার রাখবেন আমি আপনার ছেলের মতো আপনার আর ভিক্ষা করতে দেবো না আমারও কেউ নাই হ্যাঁ আমার রাখবেন আমি চাকরি করে যা টাকা পাবো আপনার দিয়ে আপনি খালি আমার রান্না বান্না করে দেবেন রান্না বান্না করে দেবেন আর এই পর্যন্ত আপনি থাকবেন আমি রুম নিব হ্যাঁ রুম নিব আপনাকে রাখার জন্য ইয়ে দেবো সব কিছু করবো আপনি খেলে আমার রান্না করে দেবেন আপনি খাবেন আমি খাবো এক জায়গায় থাকবো আপনি যেটাই রান্না করেন এটাই খাবো জায়গা সম্পদ নাই জায়গা সম্পদ নাই আপনার ছেলের নাম কি কয় ছেলে তিনজন তিনজনের তারপরেও আপনাকে এই যে আপনার চেহারাটার ভিতরে অন্যরকম আমার লাগতেছে এই জন্য আপনি জিজ্ঞাসা করতেছেন মাইন্ড করতেছেন আবার রুম ভাড়া দেন কত হ্যাঁ পাঁচশো ও আচ্ছা যদি কিছু খাইতে চান কন না আমারে খাওয়াইতে চাইলেন এটা তো আমার কাছে একেবারে সেই একটা ইয়ে লাগলো যে আমার আপনি খাওয়াইতে চাইলেন কিছু খান আপনি তো মানুষের কাছে চায়া খান হ্যাঁ এই জন্য আর কি আমার ইয়েটা লাগছে না বৈশা তো এটা তো দোকান দোকান তো এটা তো দোকান আমি তো দোকান আমি তো বসে না অসুবিধা না এখন কথা হলো কি সবার মন মানসিকতা তো এই ধরনের আসে না হঠাৎ করে আসে না যে বাবা তুমি কিছু খাইবা মানে আমার কি দেখে বললেন যে আমি